ইউক্রেন এবং রাশিয়ার যখন যুদ্ধ চলেছিল তখন পরিবারে মা বাবা সবাইকে হারিয়ে ছোট বাইটিকে নিয়ে ঠিক এভাবেই রাস্তার পাশে জঙ্গলের পাশে এভাবেই লুকিয়েছিল যুদ্ধের গাড়ি যখন যাচ্ছিল তখন ছোট বাইটাকে নিয়ে ঠিক এভাবেই লুকিয়েছিল এই ছেলেটি বিষয়টা যখন অনলাইনে ভাইরাল হয়ে যায় অনেক মানুষ রয়েছে ভিডিওটা দেখে কষ্ট পেয়েছে খুব কষ্টের একটা ভিডিও খুব যন্ত্রণার ভিডিও যুদ্ধে মা বাবাকে হারিয়ে ছোট একজন ছেলে মাছুম একটি বাচ্চাকে নিয়ে এভাবেই দিন পার করছিল ভিডিওটি আমাদের চোখের সামনে পড়ার কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন